হ্যালো কী অবস্থা কেমন আছেন সবাই সকলকে আর্নিংস বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে একটা খুব সুখবর নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিও থাম্পনিল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে সাকসেসফুলি ফোনই কীভাবে উইথড্র করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং সম্ভব হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন পরবর্তী যে কোনো আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং সেই সাথে যদি ভিডিওটা আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করে দিবেন তো গতকালকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ট্রাস্ট ওয়ালেটে হচ্ছে ফোনি টোকেনটা উইথড্র হচ্ছে না ট্রাস্ট ওয়ালেটে ফোনি টোকেনটাকে উইথড্র দিলে সেটা ক্যান্সেল আসছে রং অ্যাড্রেস দেখাচ্ছে আমি এর আগে উইথড্র দিয়েছিলাম আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা উইথড্র এখানে ফেল দেখিয়েছিল আপনাদেরও হয়তো অনেকের এই সমস্যাটা ছিল এই যে এই ভিডিওটা এই লিঙ্কটা আমি এর আগে দিয়েছিলাম আমি এই ভিডিও লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে আপনাদের অনেক কিছু জানার থাকতে পারে এবং সেই ভিডিওতে আমি কয়েকটি পথ দেখিয়েছিলাম যে যে পথে আপনারা হচ্ছে উজ্জ্বতা এখন চেষ্টা করতে পারেন তো এই এই হচ্ছে আমার ফেইল যে ইয়েটা হয়েছে যে ট্রানজেকশনটা হয়েছে সেই ফেইল ট্রানজেকশনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রং অ্যাড্রেস আমি যদিও অ্যাড্রেসটা রং হয়েছে বলে মনে করছি না কারণ আমি যে অ্যাড্রেসে এর আগে উইড্র দিয়েছিলাম যেটা ফেল হয়েছিল সেই অ্যাড্রেসে আমি একটা উইড্র এখান থেকে পেয়েছি আপনারা একটু খেয়াল করে দেখলে দেখতে পাবেন অ্যাড্রেস দুটো একই এই অ্যাড্রেসটাতে আমি উইড্রোতে উইড্রো পেয়েছি ট্রাস্ট ওয়ালেটের এবং একটু নিচের দিকে দেখলে আপনারা দেখতে পাবেন এই ট্রাস্ট ওয়ালেটের এই এই অ্যাড্রেসটাতে যদি আপনারা দেখেন অ্যাড্রেস দুটো সেম ওটাতে প্রথমে উইড্রো দেয়নি এবং পরে এই অ্যাড্রেসটাতে উইড্রো দিয়েছে তো এটাতে কিভাবে উইড্রো পাবেন সেটা জানতে গেলে আপনাকে ট্রাস্ট ওয়ালেটে অবশ্যই আপনার ফোনই টোকেনটাকে অ্যাড করে নিতে হবে আপনি যদি প্রথমবার অ্যাড করে থাকেন তাহলে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে যেটা হচ্ছে প্রথমবার আপনি যে অ্যাকাউন্টে অ্যাড করেছিলেন ট্রাস্ট ওয়ালেটে সেটাকে ডিলেট করে দিতে হবে রিমুভ করে দিতে হবে এবং তারপরে নতুন করে আবার আমি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ফোনি ওয়ালেটটা অ্যাড করবেন ট্রাস্ট ওয়ালেটে সেইভাবে অ্যাড করে নিতে হবে সিস্টেম একই সবই একই কিন্তু আপনাকে নতুন করে অ্যাড করতে হবে না হলে প্রথমবার যে ওয়ালেটটা অ্যাড করেছিলেন সেটাতে হয়তো কোনো কোনো সময় উইথড্র নাও পেতে পারেন তাহলে কিভাবে ফোনি টোকেন অ্যাড করবেন ট্রাস্ট ওয়ালেটে এটা ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার চ্যানেলে রয়েছে আপনার চ্যানেলে ঘুরলেও দেখতে পাবেন এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন আর যারা প্রথমবার এখন অ্যাড করছেন করবেন তাদের জন্য কোনো সমস্যা নেই আপনি একবারে অ্যাড করেই ফোনিটাকে উইথড্র দিতে পারবেন এবং আপনার ওয়ালেটে চলে যাবে আমি ইতিমধ্যে ওয়ালেট থেকে উইথড্র পেয়েছি আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি উইথড্র সাকসেসফুল হয়েছে এবং ট্রাস্ট ওয়ালেটে সেটা রিসিভ হয়েছে কিনা আমি দেখাবো তবে তার আগে আমি এখান থেকে একটু দেখিয়ে যাই যে কিভাবে আপনি ফোনিটাকে উইথড্র দিবেন হ্যাঁ তার জন্য হচ্ছে আপনি প্রথমে এই যে সাইডবারের এই মেনুতে ক্লিক করবেন এই যে থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে এই থ্রি লাইনটাতে আপনি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা সাইড বার ওপেন হবে এই সাইড বারে আপনাকে এখানে ট্রানজেকশন লেখাটাতে ক্লিক করতে হবে ট্রানজেকশন লেখাটাতে ক্লিক করলে এই ট্রানজেকশন লেখাটাতে ক্লিক করবেন ট্রানজেকশন লেখাটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনি আপনার ট্রানজেকশন হিস্ট্রি দেখতে পাবেন আর উইথড্র দেওয়ার জন্য আপনাকে এই ব্যালেন্স ঠিক ট্রানজেকশনের উপরে ব্যালেন্স হিস্ট্রিতে ক্লিক করতে হবে এখানে আপনাকে তিনটা অপশন দেখাবে ফোনি পিএসটি এবং পিএসটি আপনি জাস্ট এই ফোনি ফোনি অ্যাড্রেসটাতে ফোনিতে ক্লিক করে দেবেন ফোনিতে ক্লিক করে দেওয়ার পরে একটা অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনি উইথড্রতে ক্লিক করে দিবেন আমি উইথড্রতে ক্লিক করছি ক্লিক করার পরে আপনাকে এই জায়গাটাতে বসাতে আপনার হবে অ্যাড্রেস অর্থাৎ ট্রাস্ট ওয়ালেটে আপনি যে ফোনি ওয়ালেটটা অ্যাড করেছেন সেখান থেকে রিসিভ রিসিভ অ্যাড্রেস আপনাকে কপি করে এখানে বসাতে হবে এবং তারপরে নিচে এখানে বসাতে হবে আপনার অ্যামাউন্ট কতটা ফোনই আপনি এখান থেকে উইথড্র করতে চাচ্ছেন মিনিমাম এখানে দশ হাজার ফোনই উইথড্র করা যাবে এর কম উইথড্র দিলে আপনার উইথড্র হবে না এবং এমনকি টোকেনগুলো বাতিল হয়ে যেতে পারে তো এটা মাথায় রাখবেন দশ হাজারের কমে ফোনই হলে আপনি উইথড্র দিবেন না আমি এখান থেকে উইথড্র দিব উইথড্র দেওয়ার জন্য আমাকে এখন ট্রাস্ট ওয়ালেটে যেতে হবে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আমার অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসতে হবে চলে যাচ্ছি ট্রাস্ট ওয়ালেটে আমি চলে এসেছি আমার ট্রাস্ট ওয়ালেটে সরি আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে এসেছি এখান থেকে আমার ফোনে যে ইয়েটা ওয়ালেটটা আমি এখানে যুক্ত করেছি সেটাকে আমি খুঁজে বার করব খুঁজে বার করার জন্য আমি একটু সহজ পদ্ধতি অবলম্বন করছি সার্চ বারে গিয়ে সার্চ করছি ফোনই এখন হ্যাঁ, এটা এই যে আমি এটাকে অ্যাড করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার হচ্ছে দশ হাজার ফোনই আমি এখানে পরীক্ষামূলক উইথড্র দিয়ে দেখেছিলাম এই যে এটা সেটা আমার ওয়ালেটে ইতিমধ্যে চলে এসেছে আমি এখান থেকে এখন এই অ্যাড্রেসে আরও উইথড্র নিব সে তার জন্য আমাকে এখানে প্রথমে রিসিভ অ্যাড্রেসটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে আমি আরেকটু পেছন থেকে দেখাই এখানে জাস্ট রিসিভে ক্লিক করবেন ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে ওপেন হলে এখান থেকে আপনারা কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক ক্লিক করার পরে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এবং ফিরে যেতে হবে আমাদের যেখান থেকে আমরা উইথড্র দিব ক্রিপ্টো কার্ডে ছিলাম প্রত্যেকটা অ্যাপসের জন্যে ফোনই প্রত্যেকটা অ্যাপসের জন্য একই সিস্টেম এখানে আপনারা গিয়ে জাস্ট এখানে আপনাদের অ্যাড্রেসটাকে পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে নিচে এখানে অ্যামাউন্টটা বসাবেন কত অ্যামাউন্ট আপনি উইড্রো দিতে চান তো আমার এখানে আঠাশ হাজার তিনশো নয় আছে আমি পুরোটা এখান থেকে উইড্রো দিব আঠাশ হাজার তিনশো নয় আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই যে উইথড্র একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন এই উইথড্র বাটনটাতে ক্লিক করে দিবেন উইথড্রা বাটনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে যেটা ওপেন হবে সেখানে আপনি নিচে ইয়েসে ক্লিক করে দিবেন কিছু সময় নেবে এখানে উইথড্র রিকোয়েস্ট নিয়ে নিয়েছে এখানে বলেছে উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুল ইউ হ্যাভ সাকসেসফুলি রিকোয়েস্টেড আ উইথড্রল উই প্রসেস উইথড্রলস ম্যানুয়ালি প্লিজ ওয়েট আপ টু সেভেন্টি টু আওয়ার্স টু রিসিভ ইউর পেমেন্ট অর্থাৎ আপনাকে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন তো এই হচ্ছে ফোনি টোকেন উইথড্র প্রসেস এবং আশা করি এখন সাকসেসফুলি সবাই উইথড্র দিতে পারছে আপনি আপনিও সাকসেসফুলি উইথড্র দিতে পারবেন চেষ্টা করুন এবং যদি আপনার উপকারে আসে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে